হ্যালো বন্ধুরা কেমন আছেন আমি চন্দন মা গ্রাফিক্সের তরফ থেকে আজকের আপনাদের একটা দারুণ মজার এফেক্ট শেখাবো তো ভাবছেন কিসে শেখাবো ওরেলে নয় তবে আজকে যেটা শেখাবো সেটা হচ্ছে ফটোশপে ঠিক আছে তো আজকে কী এফেক্ট শেখাবো সেটা আমি আপনাদের দেখাই এতক্ষণে বুঝে গেছেন এটা কি এফেক্ট এটা হচ্ছে স্মোক এফেক্ট ঠিক আছে তো এটা কিভাবে আমি বানিয়েছি সেটা আজকে আপনাদের আমি শিখিয়ে দেবো ঠিক আছে চলুন আমরা শিখে নিই ঝটাপট সব খুলে বেরুন আচ্ছা আপনারা কি করবেন প্রথমে একটা নতুন লেয়ার নেবেন ফটোলিনিয়ারের মাপ কত থাকবে তিন হাজার পিক্সেল বাই বাইশশো ষাট পিক্সেল ল্যান্ডস্কেপ মোডে resolution three hundred R GB colour transparent background রাখতেও পারেন আপনি হোয়াইট হোয়াইট ব্যাকগ্রাউন্ডও নিতে পারেন ওকে আমি হোয়াইট ব্যাকগ্রাউন্ড নিয়ে নিলাম ক্রিয়েট ঠিক আছে ক্রিয়েট করে ফেললাম তারপরে আমাদের এই ছবিটা দরকার হবে ঠিক আছে এই ছবি দিয়েই কাজটা আমি করেছি এই ছবিটা দিয়ে আপনাদের আজকে করে দেখাবো তো প্রথমত কি করতে হবে প্রথমত এই ছবিটাকে আমরা কেটে নেব ঠিক আছে কি করব ছবিটার চ্যানেলে যাব তে আসবো क्विक सिलेक्शन टूल दिए আবার দিয়ে তারপরে এডিট থেকে গিয়ে ট্রান্সফর্ম ট্রান্সফর্ম থেকে ফ্লিপ টু হরাইজন্টাল ওকে তারপরে কোনা ধরে বিগতটা ঘুরে নিই ইন্টারফেস করে ট্রান্সফর্ম করে দিই আমাদের কাছে এবারে ছবিটা চলে এলো এরপর কি করবো যে করে কপি করব ঠিক আছে এই লেয়ারটার নাম দেব লিকুইফাই লিকুইফাই ওকে এটা কেন দিলাম সেটা পরে বলবো তো এই লেয়ারে আসুন এই লেয়ারে এসে প্রথমত এই লেয়ারে কিছু আমাদের কাজ করতে হবে যেটা নাকি কোনটা নেব পূজাকে বন্ধ করল এবার কি করতে হবে এবারে এই লেয়ারটাকে একটু আমি একটু হার্ডনেসটা বাড়াবো যাবো ব্ল্যাক হোয়াইট এরিয়ারের আন্ডারে এরিয়ারের আন্ডারে আমি এটা ওকে বন্ধ করে এবার কি করতে হবে এইবার এই যে লেয়ারটা দেখছেন এই লেয়ারে আমরা একটা মাস্ক ক্রিয়েট করব আমরা মাস্ক মানে কি জানি মাস্ক মানে জানি এখানে এরকম একটা সাদা লেয়ারের মতন আসবে যেমন নর্মাল লেয়ার এরকম কিন্তু এখানে স্মার্ট মার্কস যেটা হবে সেটা আপনার কালো লেয়ারে আসবে কি করে আসবে অল্ট প্রেস করে যদি আমি মাস্কে ক্লিক করি জাস্ট এরকম হবে ওকে ও আমি এটা করতে ভুলে গেছি সেটা হচ্ছে এই লেয়ারটার উপরে একটা লেয়ার নিতে হবে যেটা একটা গ্রেডিয়েন্ট ফিল করতে হবে গ্রেডিয়েন্ট ফিল করি গ্রেডিয়েন্ট একটা পেয়ে গেলাম আমরা এবার কি করব আমরা এই যে এখানে কালো মতো মাছটা দিয়েছি এখানে আমরা স্মোক ইফেক্টটা দেব কিন্তু এখানে আমরা কোনো ছবি দেখতে পাচ্ছি না তা দিয়ে দেবো এই লেয়ারে যে কালো মাছটা আছে এখানে আমাদের ডবল ক্লিক করতে হবে অথবা সিলেক্ট করতে হবে করে এখানে ক্লিক করলে ডেন্সিটিটা আমরা যদি যদি কমিয়ে দিই তাহলে ছবিটাকে আমরা ব্যাকগ্রাউন্ডে দেখতে পাবো এটাকে আবার পরে বাড়িয়ে দেওয়া হবে করে নিয়ে নিই কি করবো আমরা এই লেয়ারেই থাকতে হবে এখানে এখানে কোনো মাত্রের চিহ্নই বসবে আমরা এটা হোয়াইট করে নিই পর্যন্ত কালারটা এবার কি করবো আমরা এবারে এখানে এটা এফেক্ট দিলাম মার্কে স্মোকে এবার কি করব আমরা বারবার ব্রাশ এরকম ভাবে ঘোরাবো ব্রাশ ঘুরিয়ে ঘুরিয়ে আবার এখানে আমরা কি করবো স্ক্রিনটাকে রোটেট করবো কি করে স্ক্রিন রোটেট করবো R base, R base column, then rotate নিতে হবে ডেমোক্রাসি চেপে ঠিক লেয়ারটার উপরে ওকে এবার কি করবো এই লেয়ারে যে রয়েছে এটাকে ডার্ক এখানে অল চেপে এই লেয়ারটার কি করলাম এই লেয়ারে আসলাম এই লেয়ারে এসে আমরা প্রপার্টিসে গেলাম লেভেলে আসবো এটাকে একটু ডার্ক নামটা দিয়েছিলাম লিকুইফাই এই লেয়ারে এসে আমি সোজা ফিল্টার থেকে ঠিক আছে তার আগে করতে হবে যাতে এই মুখের এই অংশটা আমাদের ডিস্টর্ট না হয় তার আমরা ইউজ করব ফ্রিজ করে এখান দিয়ে এই টুলটা নিতে হবে চারিপাশে এরকম ভাবে আমরা তৈরি করে যাতে এই অংশটুকু আপনার ডিস্টর্ট না হয় ওকে তো এবারে ফরওয়ার্ড র্যাপ টুলটা আমরা নেব নিয়ে আমরা র্যান্ডামলি এই মাথার ব্যাক সাইডটাকে পাবে ইন্ডিয়ানদের মতন একটা ফেস পেয়ে গেলাম তো এবার কি করতে হবে এবারে এখানে এই লেয়ারটায় লিপিফাই লেয়ারটায় নাম্বার ওয়ান লেয়ারের মতন একটা কালো মাস্ক তৈরি করতে হবে কি করতে হবে অল চেপে মাস্কে ক্লিক চলে গেল এরপরে কি করতে হবে আপনার যে ব্রাশ টুলটা নিয়েছিলেন এই প্রশ্নটা নিতে হবে এমন নয় যে সেটাই নিতে হবে আপনি অন্য কোনো ক্লাস নিয়ে করতে পারেন আমি এই ক্লাসটা প্রথমে নিয়েছিলাম সিলেক্ট করে তো এটা আমাদের মোটামুটি তৈরি হয়ে গেছে তো এবার কি করতে হবে এবারে is this? নিতে হবে যা খুশি দিতে পারেন অসুবিধা নেই করতে পারেন মোটামুটি হয়ে গেল ঠিক আছে তো বন্ধু এবার আপনাদের কাজ হচ্ছে এটাকে বাড়িতে বসে করা এবং আমার ভিডিওকে লাইক এবং সাবস্ক্রাইব করা আর অবশ্যই কমেন্ট করতে ভুলবেন ধন্যবাদ